রবিবারে সবাই কেমন আছো ভাষা সবাই ভালো আছো সোয়াশাম চলে না একটা নতুন বেড নিয়ে তো চলে এটা কিন্তু একটা দারুণ বিষয়টা হইতে চলেছে তো আশা করি এ পর্যন্ত কেউ করে না এটা অ্যান্ড মানে তোমরা টাইটেল এবং থাম্বেল থেকে হয়তো বুঝতে পারছো যে ভিডিওটা কেমন একটা হইতে চলেছে তো দারুণ একটা ভিডিও হবে তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি দেখছি ভিডিওটা একটু বড় হইতে হয়ে গেছে মানে কি করার আসলে সব জায়গাতে ফাইট চলছে তো সেজন্য কোনো কাটাকুটির জায়গা পাই না তো সেজন্য ভিডিওটা একটু বড় হবে তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে তো ভাই সবচেয়ে বেস্ট কিলার ওয়ার্ল্ড রেকর্ড তো এখানে কিন্তু আমাদের দেশে মানে <laughs> আমাদের বাংলাদেশে দ্রুত ইউটিউবার করেছিল কাব্য বা অ্যান্ড টিউবলার কিন্তু করেছিল তাদের চেয়েও বেশি কিন্তু আমি একটা ভিডিওতে মেরে দিয়েছি দেখাইছিলাম তো তাদের চেয়েও তাদের রেকর্ডও কিন্তু আমি ভেঙে দেখাইছিলাম অ্যান্ড এটি কিন্তু আমার রেকর্ডও আমি ভেঙে দেবো অ্যান্ড টাইটেল এবং থাম্বেল থেকে বসতে পারছে কয়টা কিল হবে অবশ্যই ভাই পঁয়তাল্লিশটা কিল হবে অ্যান্ড এক ম্যাচে তো সবাই পুরো ভিডিওটা দেখে থাকো অ্যান্ড আবার কিন্তু টিপুলার ভাই অ্যান্ড কাব্য ভাইকেও আমি চ্যালেঞ্জ করলাম যে তোমরা ভাই ছয়চল্লিশটা কিল করে দেখাও যদি ছয়চল্লিশটা কিল করে দেখাতে পারো তাহলে কী বলবো ভাই অবশ্যই তোমরা যদি পারলে অবশ্যই করে দেখাবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো তো এখানে কিন্তু পুরো একটা এক স্কোয়াড <laughs> নেমে গেছে তো একটা মেরে এটা রে এটা নক করছে ভাই এখানে কিন্তু একটা ভালো ম্যান নামছে ভাই আমি প্রথমে একটা মারছি সেটা ভাবছি ভালো ম্যান শেষ হয়ে গেছে কিন্তু না এখানে কয়টা নামছিল তো আগে এটার তাছাড়া একটা কিলো কম হয়ে যাবে তো তো এখানে কিন্তু একটা ভালো দুটো ম্যান নামছিল মানে দুই স্কোর নামছিল তার ভিতরে একটা ষোলো পার্সেন্ট স্কোয়াড আসছিল তো ওদেরও মেরে দিয়েছে এখানেও একটা নক আগে হেলতে করে নিই তো আমি নামতে নামতে কিন্তু চারটা কিল করে ফেলেছি আমরা এখানে আগে হিলটা করে নিই আরে আরে আরে আরেকটা চলে আসছে ভাই ও লে ভাই দেখো আমার শুধু জাস্ট আরে রে আমার তেরো রাইফে বেসাই দিচ্ছে অ্যান্ড মানে এম ইয়ে, ইউএমপির একটাও এমন নেই ভাই ইউএমপির এক এমন নেন খালি তেরো এসপি তো মিটিংটা করে নিন শট জানের একটা শট দিয়ে আরে রে এটাও মিস ভাই দিল দিল ও এম যে ভাই হেডটা না লাগলে কিন্তু আমার বিশ্ব রেকর্ড এখানে গিয়েছিল তো কোনো ব্যাপার না সে তো মেরে দিয়েছে আমি মারতে থাকবো তো অলও আমরা কিন্তু অলরেডি আমার ছটা কিল করে ফেলেছি আর এখন আমরা বাইক নেবো কারণ এতটা ম্যাপে দৌড়া দৌড়ে মানে নিয়ে মারা তো সম্ভব না সেজন্য আমি বাইক নিয়ে ঘুরবে আনি মারবো ঠিক আছে তো আমি নামতে নামতে কিন্তু ছচল্লিশটা <laughs> কী বলি রে ভাই তো নামতে নামতে কিন্তু ছটা মেরে দিয়েছে আমি তেতাল্লিশটা লাইভ আছে তার ভিতরে আমি একটা ও এখানে আর একটা আছে তো চলো এখানটা কোথায় আছে দেখে তো এখনও কিন্তু তেতাল্লিশটা এলাইভ আছে তো এখান থেকে কয়টা মারা যায় আগে দেখি আসতে ভাই আর ভাই মানে বডি শটটাও লাগে না এত কি হয়ে গেছে নাকি অ্যান্ড এখানে কিন্তু এটাতে কিন্তু অবশ্যই মারতে হবে না মারলে পারলে এটার নক করে দিয়েছেন সামনে একটা আছে সেটা কিন্তু আমি কনফার্ম করার মতন টাইম নেই কারণ আমাকে বিশ্ব রেকর্ড করতে হবে ভাই আমার চারিদিক থেকে কিল চাই তো চল আবার বাইকটা নেবো তাছাড়া তো হবে না তো এবার আমরা উড়া ধরে টান দেবো কোনো জায়গায় মানে ইনিমের কাছে যায় পৌঁছাবো অ্যান্ড uh, ঠিক আছে দেখছো আমার কিন্তু আটটা কিলো হয়ে গেছে এখন একচল্লিশটা ম্যান লাইভ আছে তার ভেতরে আমি একটা মানে আর চল্লিশটা নেমে রয়েছে তো এখানে একটা পেয়ে গেছি ও ভাই বহত জেহরিলা হেড ভাইয়ে তো আবার গাড়িটা নিতে হবে ভাই গাড়ি ছাড়া এখন আমাদের চলাও সম্ভব আমি কিল করাও মানে কিল কনফার্ম করতেও পারছি না আমি কেননা আমাকে রেকর্ড করতে হবে তো চলে এটাকে আমি মানে জাস্ট সব জায়গায় মেরে মেরে নক করে চলে চলে যাবো কেননা যা যা ভালো ম্যাচ ছিল আমি কিন্তু সবাইকে মেরে দিয়েছেন এখন যা আছে সব বুঝতে পারছো তোমরা আমরা বলবো না অ্যান্ড তো দেখতে থাকো পুরো ভিডিওটা একটা দারুণ ভিডিও হবে তো ওয়ার্ল্ড রেকর্ডটা কিন্তু অবশ্যই সবাইকে জানা থাকবে পারলে করে দেখো তোমরা অ্যান্ড তোমরা কত বেস্ট মেরেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা তো এখানে আর একটা আছে এটা দেখো এটা বডিটাও লাগে না ভাই ইয়ার বডিটাও লাগছে না পুরো ফালতু লাগে এইসব জায়গায় তো চলো এখানে আরেকটা আছে হ্যাঁ ভাই এরকম হেড লেগে তো তোমাকে জুম করে মারতে হয়েছে ভাই বলার কিছু নাই ট্যান্ডে এখানে আমার নটাগুলো আছে অ্যান্ড কনফার্ম তো আমি আগেই বলতে পারছি কনফার্ম করতে পারবো না কেননা আমাকে প্রচুর করতে হবে সামনে একটা ভাই সিপ আবার ডেঞ্জার চলে আসতো ভাই ডেঞ্জার তো নাকি বাবা হতো সেটা তো বেশি অ্যান্ড এখানে কিন্তু বলছি সবাই কিন্তু গাড়ি দিয়ে মারতে পারবে না শুধু গান দিয়ে মারতে হবে অ্যান্ড তোমরা গাড়ি ইউজ করতে পারো শুধু কোথা যেন কোথা যাওয়ার জন্য তাদের কিন্তু গাড়ি মানে গাড়িতে কোনো ড্যামেজ দেওয়া যাবে না তো এখানে চলার একটা পেয়ে গেছি ও ভাই बहुत চলে এখন এখান থেকে এখন যে কাকে কোথায় মেরে আসবো কোথায় যেন কম কনফার্ম করতে থাকবে তার নেই মানে ঠিক তো এখানে আর খালি কাউকে দেখতে পাবো না ঠিক মতো খালি আমাকে উড়াতোড়া মেরে যেতে হবে তো আমাকে কিন্তু অলরেডি বারোটা কিল হয়ে গেছে অ্যান্ড এখনও কিন্তু সাঁত্রিশটা ম্যান লাইভ আসছে তো দেখা যাক মোটমাট মানে তেরোটা এমনি কেমনি হিসাব করবো কোথায় তেমনি কোথায় চলে রাখছি তো এখনও কিন্তু আমাদের ঊনপঞ্চাশটা ম্যান আছে সেখানে কিন্তু ওরে ভাই সি তো সেখানে ভিতর আমি বাদ দিয়ে এখন আটচল্লিশটা ম্যান আছে তো দেখতে হবে কেমনে তিনটা হারাই যায় তো সেগুলোও কিন্তু ভিডিওতে দেখবো অবশ্যই তো এখানে গাড়ি নেই তিনটা কিল পাইলে ভাই আরও বেশি খুশি হতাম আমি তো ওই তিনটা আমার একদম শেষ টাইমে হারাই গেছে তো সবাই পুরো ভিডিওটা দেখতে কখন হারাইছে কিন্তু সেগুলো তোমরা দেখতে পাবা তো এখানে আরও ফাইট চলছে ভাই নিজেরা নিজেরা ফাইট করো না রে কিলটা বহুত হার্ড তো এখানে আগে সামনে দাঁড়াবে মানে ওর ভাই দেখছো এখানে নক করে দিয়েছিল আমি কিলটা না পাইলে এটাও গিয়েছিল তো চলো সামনে আর একটা যাচ্ছে আমি তো পিসে পিলার না আমি একটা ফোন পিলার তো জুম করে মানে মারা তো অনেক টাফ হয়ে যাবে তো আগে চলো একটা ও ভাই উঠবে গেছে গেছে এখন খালি ওয়ান ট্যাপ হবে অনলি ওয়ান ট্যাপ তো দেখ চলো আরে আরে ভাই এই দেখ ওয়ান ট্যাপ মেরে দিয়েছি একটা দারুণ ওয়ানটা বাইক এটা হেড শট হোক আর বডি শট হোক ওয়ানটা মানে একটা শট তো লেগেছে একটা শটের উপরে মারেনি কিন্তু তো চলো সামনে আরও আছে আর রে নিজেরা ফাইট করে ভাই আমি কতদিনে বোঝাবো না আমার বাইকটাও রেখে আসছি জোড়া ভাই দৌড়া নিজেরা ভেতর ফাইট করে ভাই মাটি দেওয়া না তাহলে কিন্তু আমার মানে পুরো সারা সর্বনাশ হয়ে যাবে তো অবশ্যই কেউ মারবার না তো এই দেখো নখ দেওয়া দিয়েছে আগে নখটারে কনভার্ট যাবে তোমার পরে মারে আগে নখ নখটারে কনভার্ট করবে তাছাড়া তো মানে আমার রেকর্ডে কম পড়ে যাবে তাকে এগুলা কনফার্ম দিয়ে দিয়ে অ্যান্ড আমার একটা গান লাগবে উঠপেকার দিয়ে আমার মারা হবে উঠপেকার দিয়ে মানে আমার লোয়ার রেকর্ড করা সম্ভব নয় একটা গান চেঞ্জ করে না একটা লং রেঞ্জের গান নিতে হবে আর এটা তো তেমন গান নেই এটা নিয়ে চলতে হবে এখন কী করা চলো আগে এখন যে ফটাফট গান নিয়ে নেবো তাছাড়া আমার দৌড়ে যদি ম্যাচটা খেলতে হয় তাহলে কোনোভাবে সম্ভব হবে না অ্যান্ড ইলেমিন ইনি এলিমেন্ট হয়ে যাবে অ্যান্ড মানে ফাইটে নিজেরা নিজে মরে যাবে তো সেজন্য আমার গাড়ি অবশ্যই আগে আগে যাইতে হবে তো চলে সামনে আর একটা বেজে গেছে ইসকোপে ইসকোপে খুব তোমরা করে তো আমার অলরেডি কিন্তু একুশটা কিলো হয়ে গেছে ভাই আর অ্যালাইভ আছে এখনও আঠাশটা দেখাচ্ছে লাইভ তো চলো নিচে এখনও ফাইট দেখলাম হ্যাঁ নিচে এখনও ফাইট চলছে এখানে আরও আছে ও ভাই এখন শুধু গাড়িটা নেওয়া গাড়ি থেকে আমার গাড়ি লাগিয়েছে ভাই গাড়িটা গিয়ে আবার ইনমিকে মেরে চলে তুলে চলো সামনে তেন একটা আসতে দেখতে এখানে আর সি এই গানটা তো পুরাই ফালতু একটা কী গান নেওয়া ক্যান্সেল হয় আগে চলো গানটা চেঞ্জ করবো তাছাড়া এইসব গান নিয়ে আমার রেকর্ড করা সম্ভব না এখানে তেন কোনো গান পাই আর এর কাছে আবার শর্ট প্যান্ট শর্ট গান ভাই এগুলো দিয়ে তো লঙে কিছুই করতে পারবো না চলো এখন গাড়ি নেই গেলে তোলা শর্টেই যায় তবে তাছাড়া তো ঘোরা সম্ভব না রে ভাই এখানে চলে আগে ফ্যাক্টরি সাইডটা দেখবো তখন কিন্তু আমি একবার ফ্যাক্টরি সাইডে উঠতে এসেছিলাম চলে যান আরে রে নিজেরা ফাইট করো ভাই কয়বার বলছি নিজেরা ফাইট করো না সিলিন্ডার একটা এই সাইডে আর কোনো কয়টা আছে দুটো মতন করে দিয়েছেন ফেটটার ভিতরে ফাইট করতে ভাই আমি কেমনে খেলছি কেমনে বলবো মানে কতটা যে তারপুরের ভেতরে আছে বলার কথা নেই তো চলে এখানে কয়টা ফাইট চলছে এখানে একটা ভাই ভাই বাঘি আমার সামনে নক করছে দূরে নক করলে তো কিছু আমার রেকর্ডটা এমনি কম হয়ে যায় তো তো চলে পিছনে আরেকটা আছে ও চলো এটারও নক তো চলে এখন আবার ব্যাগটা নিতে হবে তো চলো আগে আমার গাড়িটা নিয়ে <laughs> কি বলি একটা গান নিয়ে না গান ছাড়া কিন্তু খেলা সম্ভব না এখানে এম ফোর্টি ওয়ান পেয়ে গেছে ভাই আর কি লাগে সামনের একটা আগে সামনের ডারে মারবো তারপরে এইখানে কি তো ফায়ার না ডেন্সার পরে গাড়িটা নষ্ট হয়েছে তো আই নো অবশ্যই ম্যাচ হবে তো এটাও শেষ অ্যান্ড uh, আমি কিন্তু উনত্রিশটা কিল করে ফেলছি এখনও বিশটা নিয়ে লাইফ আছে তো চলো সামনে আরেকটা পাচ্ছে এগুলারে আমি সরি নখ দিয়ে দিই তো চলে এগুলো নখ দিয়ে দিয়েছে এখন এখানে কিছু আছে লিয়ার মতো না কিছুই নেই তো আগে গাইডা নেব ভাই গাইড ছাড়া তো আমার মানে ম্যাচটা খেলা পুরোই অসম্ভব হয়ে যাবে আরে রে ভাই এটা কি হলো ভাই একদম শেষ টাইমে এসে মানে আমার চ্যালেঞ্জটা নষ্ট করে দেবে ভাই গাইডা পাইলাম না এখন কেমনে ইনিমিগুলো মারবো দেখো এখানে একটা পাইছে ভাই পুরো ম্যাচে দৌড়াতে দৌড়াতে দৌড়াতে মারা কোনোভাবেই সম্ভব হবে না কেটা কোথাতে নেই নেমে ভাই রে এটা একটা গাড়ি এখন কখন পৌঁছাবো না কেউ যদি আবার সাইডে মেরে দেয় ভাই আমার গেল তেত্রিশটা কিলো হয়ে গেছে অ্যান্ড এখনও ষোলোটা লাইভ আছে ভাই তার মানে এখনও কিন্তু একটা ম্যানু এলিমেন্ট অথবা কনফার্ম হয় নাই তো পুরো বেটার দিক থেকে অবশ্যই এলিমেন্ট অ্যান্ড কনফার্ম কোথায় হয়তো তিন আমি কিন্তু সেইগুলো দেখে দেবো অ্যান্ড প্রচুর এনিমে আছে এখনও তো চলে আমি গাড়িটা নেবো এই গাড়িটা নিয়ে চলতে হবে এখন আমার বাইকটা আর পেলাম না এটা নিয়ে চলবো হলো এখানে এটা নিয়ে এ দেখো এখনো মানে গাড়ির থেকে উঠতেই দেয় না আর এই আশেপাশে দাঁড়াই আছে তার মানে শুধু নেমে অ্যান্ড ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আসলে সব জায়গাতে ফাইট আছে তো সেজন্য কত মানে কাটাকুটির কিছু টাইম পায় নাই সেজন্য মানে পুরো ভিডিওটাই দিয়ে দিয়েছি আর আরেকটা কিন্তু আমার চ্যালেঞ্জিং ভিডিও আছে সেটাও কিন্তু এই চ্যানেলে আপলোড করা আছে আর ওটা কিন্তু বিয়াল্লিশটা মেরেছে মানে ত্রিপুরার বাইরে কাবো ব্যাচও কিন্তু ওটা বেশি মানা আছে মানে ওটাও একটা ওয়ার্ল্ড রেকর্ড পুরো আছে এটা কিন্তু এইটাও একটা না কী পেলো এটা ঠিক আছে কোনো ভাই কেউ কিছু হয় নাই তো ঠিক আছে অলরেডি আর সামনে আর একটা আছে দেখছো ফ্যাক ফ্যাক্টের সাইডে না এখন দুটো আসছে ভাই আমার একটু যাইতে হলেও সেটা গাড়ি লাগবে আর এমপি ফাইভ দিয়ে খেলবো আমি লাগছে এমপি ওয়ান ও ইয়া ছত্রিশটা কিলো হয়ে গেছে ভাই এখনও কিন্তু তেরোটা এলাইভ আছে ভাই ওয়ার্ল্ড রেকর্ডটা কিন্তু দারুণ একটা হয়ে যাবে তো চলে এখানে আরেকটা ভাই মানে এটুকা যাবো তাও কিন্তু আমার গাড়ি লাগবে তাছাড়া হেঁটে যাতে মানে প্রবলেম অবশ্যই তো ঠিক আছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু এগারোটা ম্যানে লাইভ আছে অ্যান্ড আটত্রিশটা মানে ট্রিপলার ভ্যাস ছিল উনচল্লিশটা কাব্য ভ্যাস ছিল মানে একচল্লিশটা অ্যান্ড আমার আছে বিয়াল্লিশটা তো চলে এখনও কারোটাই ভাঙেনি তো এখানে আর একটা আছে এটাকেই আরে ভাই তুমি কি আমার গাড়িটাই নষ্ট করাবে নাকি একটা হেডেক অ্যান্ড সামনে দিয়ে ফ্যাক্টরি দিয়ে একটা ঢুকছে ওটারে অবশ্যই মারতে হবে অ্যান্ড আমি যখন এলিমিনেট হবে ভাই আগে কিন্তু ওটার মারতে হবে ওটারে এলিমিনেট কোনো দিনও হতে দেবো না তো চলো আগে এটারে মেরে দিই তো দেখতে পাচ্ছ আমার কিন্তু সরি <laughs> টেপুলার ব্যাগ ও ভাই চল্লিশটা টেপুলার ব্যাগ কিন্তু আমি দেখো একটা এলিমেন্ট হয়ে গেল ভাই কেন এলিমেন্ট আর একটা এলিমেন্ট ভাই পরপর দুটো এলিমেন্ট হয়ে গেছে অলরেডি আর এটা দেখেন আরেকটা এক্সেন এটা আরেকটা এই তিনটা কিলো আমার হাত থেকে বের হয়ে যায় অ্যান্ড সেভেন আমি চল্লিশটা মারতে পারি না তো এখানে দেখছো আমি কিন্তু কাব্য ব্যান্ড আমার ওয়ার্ল্ড রেকর্ডটাও ভেঙে ফেলছি মানে আমার ওয়ার্ল্ড রেকর্ড ছিল বিয়াল্লিশটা এখন কিন্তু আমার ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে তেতাল্লিশটা তো চলো এখনও কিন্তু দুটো এনিমি আছে সেগুলো সেগুলোও কিন্তু আমি মারবো ঠিক আছে তো চলো এখানে একটা ও ভাই পড়াই ভাই অ্যান্ড লাস্ট ম্যান অ্যান্ড সেটা কোথায় আছে এটাতে খুঁজতে হবে না এর আবার এলিমিনেট হয়ে যাবে না রে ভাই সি আরে রে তো চলে এটা তো কি সামনে আসতে আমার কাছে আসতে আসো ভাই তাহলে তো কোনো কনফার্ম থাকবে না আমার পঁয়তাল্লিশটা কিন্তু অবশ্যই কনফার্ম হয়ে যাবে এটা কেমনে মারবো আমি সেটা ভাবছি শুধু অ্যান্ড এটা কিন্তু একটা র্যাঙ্ক ম্যাচ ভাই কোনো ক্লাসিক ম্যাচ না এটাও কিন্তু একটা র্যাঙ্ক ম্যাচ তো হেডশট দিয়ে কনফার্ম করে দেওয়া হলে আমাদের ওয়ার্ল্ড রেকর্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেউ যদি পারো ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে দেখায় অ্যান্ড অবশ্যই সে কিন্তু জিততে পারলে আমার তাই অবশ্যই জিভা পাবে তো যদি পারো আমার ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে দেখাও অবশ্যই তো সবাই ভালো থাকো টেক কেয়ার খোদা হবে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে